তাহলে আজই তোমার হওয়ার তোমার ওই ভাগিনিক আর ওই জামাই বিদায় দিয়ে দাও ঠিক আছে বিয়াই তাহলে তোমরা যাও ঠিক আছে বিয়াই তাহলে বিয়াও তোমার হাতও তুলে দেন তোমরা ভালো করিয়া যত্ন করিয়া রাখেন যাতে সুখের সংসার হয় এই কাজল রেখার প্রেম যেন অমর হয়ে থাকে এখন হবে পিআইবি অ্যানিমেলস